আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মজলিস সোরার মুরব্বীকল দোস্তাবাব্বা এনানা গঙ্গা মাসা বলে আশা করা আমার বেশি শুক্রিয়া বিজ্ঞানীর আছে ডিসকাশন করি এর দুশ্মনক কল দুশ্মনাই করে দে সিসি নরদ আছে সাইট এখন সামসিক ইখতিয়ার করন বেতর হনলা নাকি ফোন দিলে খুঁজে না ভারিরা আর দুসরা নম্বর মাজত আছে বাংলাদেশত তো ইতারা জেলাকার লিখিয়ে রিফিউজির ক্যাম্পত তো শৈতান অকল এরিয়া নাইন অক্টোবর বাদলতি আজ পর্যন্ত দশে শৈতান এগারত তারা থাকি গিয়ে গই তারা আইসিসি আইসিজে ইন্টারপোল লতি লইরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত লই এটাতে কিছু বাদ ন রাখে বগুণের মাজত আছে দিয়ে জানাইয়ে তো জানাইরে নজওয়ানের তঞ্জিন যিবা আছে সিবারা আজ দুনিয়ায় আর চ্যাম্পিয়ন ন হ তো দুনিয়ায় চ্যাম্পিয়ন নহলে তাই হোয়াটসঅ্যাপত কত মাত দে মানুষ এই নরে দুনিয়ায় তঞ্জিমরা চ্যাম্পিয়ন নহলে মাথাতে মানুষিন ক্যাঙ্গুরি দাসে হারাম মানুষ হইব তার আল্লাহ আর হোয়াটসঅ্যাপের হতালেরা আইসিসি মাঝে ক্রিমিনাল কোডের মাঝে আছে মানুষ ইনাল্লাহ বাদত আছে তারা জানা দেয়ান জানাই আরো বেশি ডর বেকুফি ননে হোয়াটসঅ্যাপের হতা দুন হোয়াটসঅ্যাপ তো দুন মাত হইয়া ইতার আরো ওড়াত আছে আইসিসি পর্যন্ত আছে নজওয়ানোর তঞ্জিমর ফাঁতি বেড়াইয়েরও বাদত আছে ই নদ আছে হারাম মানুষের লেসের মাঝে দিলে ইয়ান কোটা গায়ে লইব নিয়া আর দুসরা নম্বরত মাঝে ইং গঙ্গুরি বাবা করিব সড়ে সড়ে কিছু কিছু চিনরত আছে এরি দি ফেলাইলে বেতর হইব মানলা আর এরি নদী হিনর যদি সাফ সুতরা করে ক্লিয়ার করে দেব দইতে গেলে কমর কোনো হনে ডইলে না বুঝে গ্রুপ পাতের মাঝে অনারা হই পারো তাই ইন গঙ্গুরি বাপি বললা জরুরি আর ইয়াত নাম দিয়ে নাম দিয়ে দিই মানুষকে হামাওলা মানুষ নিয়ে যে দুনুর নাম দিয়ে সে দুনকে বকুমকে হামাওলা হয়ে নিয়ে তো ইয়ান আছে বুঝি পারা করিব দুশ্মনত্ব আছে যে দলিয়া মন হ রোহিঙ্গার কিছু নবুজত দেব এনে দে তো নাইন অক্টোবর বাদলতে আশ্চর্যন্ত করা আছে আল্লাহ তারারাতে কামিয়াবি ন করা তো এনলা হতুন শেষ সড়া সড়া শেষ এনারও যদি মোৰ ব্যক্তিগত দৰি আৰু যদি ইনৰ বা যদি কেঁচ হতাশ শব্দ হৈ থাকিলে তই সুন্দি লৈ দিয়ে গংগৰী বুজি পালা জৰুৰী তো তো ইয়ানত মাজে কিফা আইজি হ'ব ইয়ান আৰু দৌৰি থাকি ছ'চিয়েল মিডিয়াত মাজত আছে বুজি এই মাতিব নবুজি এই মাতিব নহ'লে এদিন দুদিন উজৰা দিব ইয়ান ফাইদা যদি বুজত দৈ থাকিলে ইয়ানৰ ফিচাৰিত আছে লোচন সত্তৰ আছে শব্দ হতাই আনি দিয়া ইয়ানোর গাঁড় অনর মানিয়ে দিয়া কলে গজ্জে তুলি দিয়ে বা সুরা গিয়ে গই তো ইয়ানোর যদি ধরিতা এর রঙ্গের গ্রুপাতে ফলনা মুরব্বী সাহেবে হইয়ে সন্দিলা সয়া এং হইয়ের বাদ আছে গুরু সমাজে উজরা দিব দেরি হেদ দূরেরি ইয়াত তোর বেশি কোনো কেঁচো আছে নে নাই যে দুনে দুশ্মনাই গড়ের চুরগরি গড়ের চকর মন থাই গড়ের খার দেশত গড়ের খারে শুনে আশ্চর্যন্ত কি গরি হারের না তারা দুশ্মনাই করার আছে খনিকা বন করি ভাইজে তাই বাহা হরত দিয়ে আনিরিয়া তাই তারা আছে এন্দিল্লা ফিট করি রে রে রে জিয়ান নাকি স্টেটমেন্ট তুললে খানাক কান্দ আছে অজ্ঞ নুক্তা ক্ষুদ্র নগল দেহিলা পয়েন্টের ওরে গ্রামার বেগিন্স ই করি তো হয়ে এসো তাই হিটার আর ইয়ে আছে কমে না সাহ আন কমে আছে নিজের নজওয়ানক কলরে সাহ আন makbarmalayero baadadase itaram makbarma shalliyero barmar terulis mlatilli ogoyero baadadase hamin goroden qoyere onoratinodase geasadinani organization asadinaniya তহিন্দিলা হগ অর্গানাইজেশন বিরিয়রে বাদত আছে জিন দুশ্মনকল ইন দে তাইতে খুফিয়া থাকে দে তাইতে মনতু উড়িয়া এদেন নিয়া তো তারা লাইয়াত আছে বাইর কর বাইর করি বাদত আছে ইয়ানোর কমরে আছে ট্রান্সলেট করে দিয়ে বুঝাই দাও ইন একখান দাস আরা নজওয়ানোর সাথ দিতে পারেন নজওয়ানোরলা মাথা দিতে পারেন ধরে ওলা বলি আছে ইন্দিলা করছে তো ইয়ান মাজত আছে ইয়া আর এই ইন্দিলা করছি দিয়া ইয়াক কম অকল রোহিঙ্গা পাই নানারা ফায়সলা করো হাঙ্গর শিক্ষা দ তো ইয়ান দিলে দুশ্মনক কলত আছে মজা আইব হিতারা আরা দি তুলি ইয়া ইয়ান ওরা আছে মুরব্বী সময়ে ট্রান্সলেশন করে দিয়ে সবা গরিত ইবাদত আছে রোহিঙ্গার গ্রুপাতত মজত আছে আগা গুড়া গুড়ের মৌমিক মুমিককে আছে আর দিলে মাতি পেলত মানুষ পর্যন্ত আছে কি তৈয়ার হইতে মুশকিল হয়ে যাবি এন দিলে হাতারনাক করে এরত আছে তার স্টেটমেন্ট বানাই এরত আছে পুরা দুনিয়ার মন তো আছে দেশ বিদেশের নম্বর বগুন্দ আছে এটা দেতাল্লা তো ইয়াহিন দিলে যেদু নাকি সেটার মানুষ আছে এই নরিয়া সাহেরে বাদত আছে যে যে করছে অজ্ঞ আন্তাসর উপরে নজরিয়া লাগ ফুরা কমে লাগো জানে জন দুজনের হক ন লাগাইয়ের বাদ আছে অনরাত তুই আছে তারা চেন্দিলা করে ঘরের লড়াই তাই সই ভাই তুই আছে লড়াই হেন্দিলা করে ঘর নাম খুফিয়া তোর বরদ আছে বেশি বেয়া তোর মহল্লা ইয়ান খরচ চাই দে মোর বিচার করে যারা মানুষরে তোমাক দি সোশ্যাল মিডিয়া বন্ধ করছো স্যার দে সোশ্যাল মিডিয়ার মাঝে জিনে হার টাইমত আওয়াজ তোরে এটার আরো আছে বন করছো স্যার দে হিতার আরো বন করে ফেলাই ফেললে হিতার আটা আরো দুশ্মন কলে আরো বেশি কামে বেকু ভাই করার দিন রোহিঙ্গা কমরপত্র আছে বেকুব বনিয়ার বেকুব হাই ঘর দিয়ে আছে বেকুবর হাল নাই তো ইয়ান কোনো তো বুঝি হারা হর দিয়ে আয়া এটার দে সোশ্যাল মিডিয়া বন্ধ করে গেলে নজওয়ান বনে যাবে নজওয়ানের হামু বনে যাবে হ্যাঁ এটার দে ইন তারার বেশি ডাঙর বেকুব হয় এইটার আহতে দমক দিয়ে যদি লেখা বছর নম্বর তুলি দি দিয়ে যদি তারা জীবন বন করে ফেলাইলে আর জীবন খুলইয়া না তাইব তাই আর বাতাল কল দশ হইয়া নইয়া গুজরিয়ম গ্রুপপাত মাঝে বাদ আছে মানছে আর আর কোনো আছে সক্তা আরিব খেয়াল কম আর আর আজান দিলা দে পুরা হাকিকতরে বুঝি না পারে যেতনো যে জিজ্ঞা হইয়ে এ আমার মজাদ আছে ডেমাক লাগা যে ওই ফ্যানলা ওই ফ্যানলা মা ফ্যানলা তাই ফাঁকি কি ফাঁসেলা আর আর কমে আজও লই নভারে বেশ বাককে লই নভারে সম্বাকে লই ভারে দে তো এটা লাইন যে যুম সামগরৰ হামগরের কলে তাই বাদত আছে তারা যেন খেলা তারার লগের আছে হিন্দিলা খেলাই খেলাই গিলে তুই কমত আছে হাকিকতর আছে বুঝি পারিব সব কদিন ডুবি নাযাকৈ আজ চাৰি বছৰমান চহীৰে তাৰা ডুবাই নাই ভাৰত দিননি তাৰা কোচিছত আছে দৌলাব দৌলা টার্গেট কৰাত আছে যে জাহাজ গণে মরবাই বেছি চুকুৰীয়া হতই দি আনো নিজৰ কংমে ইয় গরজ সৈতে নাই নিজৰ কুমে খোজা ফু কৰি আৰু যদি ইন নগৈছ নিজৰ ফেট যদি হৰাম নহৈছ তো গাইৰে ঘৰত দি নাৰদ আছে দুনিয়াই নগৈছ তো ইন্দে সমাজখন কি হাত দি হ'লেও চাইব খনিকা বেকু পৰ্যন্ত তাৰপিছত এংগৰ খেয়াল কৰি চাইব ৰোহিংগা কম কম কমৰ নজৱানক কললা এংগৰত দেনে এং ভয়ৰ তে এটা ফিলৰ চিজ ফিলত মাজত আছে কেঁচু এই নারদ আছে জবাব দিয়া পরে সন্দিলাত ফরেন হলে এই তারা মন তো আয় নয় চেনেলত টেলিভিশ্যনত আগা গৰু হাউচ লৈ পাৰে জেং কৰি পাৰেং কৰি দুশ্মনাই কৰি দেখাত দে তই আজ চাৰি বছৰখন বদাস কৰা বাহাদুৰ আছে বদাস আগৰ্য সন্ন আছে শনিকাতে নাই বা দিয়ে যাতে নচুৰৰ হিচাপে তই ফিল্ডত মাজত আছে তাৰ সাবছৰ জবাব সাবছ লৈ আৰু খেলনিৰি তই হাকিকত বুটৰ ৰাখি ৰ'দ আছে বগুণতো হাকিকতৰ ৰ'দত আছে জন হাকিকত টানা ৰ'দ আছে তই গৰম সতৰি দিয়ে আনোৱা তাই ফ্যাট নিজরগুণ খারাপ এন্দাজে রোহিঙ্গাইয়ে কেম্পতো নগত্য ইয়ার নগরিব হেন কেঙ্গুরু হইব এটা দূষণ আছে তেনে কেম্পর ভিতরে তো ইয়ার আগেও সীতারা এন্দিল্লা কিছু কিছু শীষ তারা কি করে এসে খোলা আলাগরিয়রে কম রুমুন্তু দাসে বারবার বারবার নজওয়ানরে অ্যাটেক করে করে দাসে আইয়ের দিন নজওয়ানরে সাত দিতে পাই আনি নরে অ্যাটেক করে আইয়ের দিন অনেক তো ইদার নাই এঙ্গরে হয়ে পারিবা অন্য কমে করে অন্য কমরে কেলা এঙ্গরে আন্দান দিবা নিজের কমে নিজের ফ্যাটও হারা হওয়া একেও চাহ করিব ফিলর খেলা ফিল খাবসলে খেলার না তারা জানলে খাবসলে খেলার তই বাদত আছে কমতি জিন সইর বড় সাথে আছে তারাই আছে খাবসলে খেলো খাবসর খেলা খাবসর বড় তক তো হাকিকত যে আনাছে হাকিকতর রাস্তা খনিককে এরি নতুন